আসসালামু আলাইকুম আমি মির রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের নেম দুশো প্লাস লাইক হওয়ার পরেও চেঞ্জ করবেন তো বাংলাদেশের জন্য দুশো প্লাস লাইক হলে যে কোনো ফেসবুক পেজের নাম সচরাচর চেঞ্জ করা যায় না তো আমরা দেখব কিভাবে দুশো প্লাস লাইক হবার পরেও আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তো এই জন্য আমাদের ছোট্ট একটি অ্যাডাউন্স ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে অ্যানোনিমক্স তো আমরা প্রথমেই যে কোনো ব্রাউজারে যাচ্ছি তার আগে আপনারা দেখে নিন যে ফেসবুক পেজের নাম বাংলাদেশ থেকে চেঞ্জ করা যায় না আপনার পেজে যাওয়ার পরে অ্যাবাউটে ক্লিক করবেন ক্লিক করার পরে নেম এই যে আপনারা দেখতে পাচ্ছেন Rajshahi express dot com Rajshahi express আমি চাচ্ছি যে এই বাংলা লেখাটুকু রাজশাহী এক্সপ্রেস এটা বাদ দিব সো এই জন্য আমরা এডিট অপশনে ক্লিক করলাম বাট এখানে কোনো অপশন দেখতে পাচ্ছেন না অর্থাৎ এডিট করার জন্য আমাদেরকে কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি তো আমরা এবার যাচ্ছি মজিলা ফায়ারফক্সে মজিলা ফায়ারফক্স ওপেন হলো এরপরে আমাদের যে অ্যাড অনটি ইউজ করতে হবে সেটা হচ্ছে Anonymox A N O N Y M O X Anonymox এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ রেজাল্ট চলে এসেছে তো সার্চ রেজাল্ট থেকে আপনি ফার্স্টটা সিলেক্ট করলেন পেজ লোড হচ্ছে পেজ লোড লোড হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেজ চলে এসেছে এখান থেকে আপনি অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করে অ্যানোনিমক্সটা অ্যাড করবেন তো যেহেতু আমি আমার আগে থেকেই অ্যাডনটি ইউজ করা ছিল মানে ইনস্টল করা ছিল সেহেতু আমি আর আবার ফায়ারফক্সে অ্যাড করছি না আপনারা এখানে অ্যাডসনসে গেলে দেখতে পারবেন যে এই যে অ্যানোনিমক্স আমি অলরেডি ইউজ করতেছি তো এইবার অ্যানোনিমক্স ইউজ করার পরে এইখানে দেখবেন যে একটা মেনু চলে এসেছে মেনুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ইউনাইটেড কিংডমের আইপি ইউজ করতেছি এখান থেকে আপনি আইপি চেঞ্জ করবেন অথবা যে কোনো আইপি চেঞ্জের সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা করতে পারেন তো এবার আমরা যাব আমাদের পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ আমাদের পেজের অ্যাড্রেস লোড নিচ্ছে যেটা দেখছিলাম যে আমরা ফায়ারফক্স দিয়ে আমাদের পেজে গেলাম এরপরে এখানে অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে নেমে ক্লিক করলাম নেমসের এখানে দেখতে পাচ্ছেন ইডিট অপশন আছে ইডিটে ক্লিক করলাম তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট চেঞ্জ অর্থাৎ আমি এখান থেকে ফেসবুক পেজ পেজের নাম যে চেঞ্জ করবো সেটা রিকোয়েস্ট করতে পারবো তো আমি এখন এখানে ইউনাইটেড স্টেটসের আইপি ব্যবহার করতেছি তো বাংলাদেশের আইপি যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না তো আপনি যে কোনো আইপি সেন্সার দিয়ে এটা করতে পারেন তো আমি অ্যানোনিমক্সকে আপনাদেরকে সাজেস্ট করব তো রিকোয়েস্ট চেঞ্জ অপশনে ক্লিক করলেন দেখতে পাচ্ছেন নতুন উইন্ডো খুলছে এখানে I need to change the name of my page তো এখানে I understand for the formatting guidelines for my pages new name এখানে আপনার কারণটা দিবেন কেন আপনি আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন তো এখান থেকে আপনার পছন্দ মতো কারণ সিলেক্ট করবেন তারপরে I would like I would still like to change my page name yes করলাম তারপর আপনার ডিজায়ার্ড পেজ নেম দিবেন সো আমি এখানে দিচ্ছি Rajshahi express dot com Rajshahi X P R E W S dot com okay এখান থেকে আপনি why do you want to change your page name এখান থেকে আপনি আপনার অপশনগুলো সিলেক্ট করবেন I would like to add information about my page to the name I would like to remove information about my page from the name I am rebranding my page The subject matter of nature of my page has changed. My page name is currently misspelled. So এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি I like to remove information about my page from the name okay তো এরপরে in order to expedite this process, please upload documentation that clearly shows the name and address of your business and example of acceptable documentation, utility or phone bill, and its unacceptable documentation includes logos website and business card so আপনি এখানে আপনার বিদ্যুৎ বিল অথবা অন্য যে কোনো বিল দিতে পারেন আইডি কার্ড তো এখানে বলছে যে যে কোনো প্রকার লোগো ওয়েবসাইট কার্ড এগুলো অ্যাকসেপ্ট করা হবে না we support JPG PDF and doc files so এখানে আপনি আপনার ডকুমেন্টটা তো আপনি এখানে আপনার কেন নাম চেঞ্জ করতেছেন সেটার আইডি যে কোনো প্রকার আইডি কার্ড দিবেন তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পরে আমাদের যে একটা পোস্টার আছে সেটা পোস্টারটা ফাইল সিলেক্ট করে ওপেন করলাম দেখতে পাচ্ছেন সেটা আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার পরে আই অ্যাকনোলেজ অর্থাৎ আপনি এদের নীতিমালাগুলো মেনে নেবেন এই জন্য এখানে টিক চিহ্ন দেন আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর এখানেও টিক চিহ্ন দেবেন দেওয়ার পর সেন্ড করবেন আপনি আরেকবার রিভিউ করে নেন যে আপনার যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আসলে ঠিক কি না তো এখানে দেখতে পাচ্ছেন স্পেলিংগুলো ভালো করে দেখে নিন তো সব কিছু ঠিক আছে তো আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম for form submitted successfully thanks for contacting Facebook you should receive an email response shortly so এইভাবে আপনার আপনার ফেসবুকে ফেস যে কোনো ফেসবুক পেজের লাইক দুশো প্লাস হওয়ার পরও ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য যদি কোনো সমস্যা হয় আশা করি কমেন্ট করবেন